নমস্কার প্রিয় দর্শকবৃন্দ মৎস্যবতার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমরা অনেকেই জানি না যে আমাদের অর্থাৎ সনাতন ধর্মাবলম্বী সহ সমগ্র মানবজাতির চিরশাশ্বত সংবিধান তথা পৃথিবীর সবথেকে প্রাচীনতম গ্রন্থ হচ্ছে পরম পবিত্র এই বেদ আর এই চরম সত্যটি প্রকাশ পেয়েছে দেশি বিদেশি বিভিন্ন গবেষক বিশেষজ্ঞ দার্শনিক বৈজ্ঞানিক ধর্মপ্রচারক তথা পণ্ডিতদের নানান উক্তিতে তাই পরম পবিত্র বেদ মানবজাতির চিরশাশ্বত সংবিধান এই সিরিজের ধারাবাহিকতায় আজকের এই দ্বিতীয় পর্বের প্রথম অংশে থাকছে ভারতীয় বিখ্যাত ব্যক্তিবর্গ কর্তৃক বেদ প্রশংসা এরপর আমরা বিদেশি গবেষক বিশেষজ্ঞ দার্শনিক বৈজ্ঞানিক ধর্মপ্রচারক তথা পণ্ডিতদের নানান উক্তি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তবে হ্যাঁ চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই ভিডিওটির ডান দিকে থাকা লাল সাবস্ক্রাইব বাটন হিসেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একই সাথে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনে চেপে আমাদের সাথে যুক্ত থাকুন কেননা নতুন নতুন টাটকা ভিডিও আপলোড করলে আপনি তার সাথে সাথে পেয়ে যাবেন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের পর্বটি মৎস্য অবতার মৎস্য অবতার আপনারা দেখছেন মৎস্য অবতার অসত্য প্রতারণা ও মিথ্যার বিরুদ্ধে একটি প্রতিবাদী চ্যানেল মৎস্য অবতার প্রিয় দর্শকবৃন্দ আপনাদেরকে গত প্রথম পর্বের ভিডিওতে দেখিয়েছি ভারতীয় মনীষীগণের বেদ সম্পর্কে বিভিন্ন উক্তি আজকের এই পর্বে আমরা জানব ভারতীয় বিভিন্ন মনীষীগণ কর্তৃক বেদ প্রশংসা প্রথমেই জানব বৌদ্ধ ধর্ম থেকে তারপরে আমরা শিখ ধর্ম থেকে জানব এরপরে ভারতীয় অন্যান্য মনীষীদের কাছ থেকে বেদের পরিচয় জানব তো আপনারা হয়তো অনেকেই জানেন যে বৌদ্ধ ধর্মের প্রবর্তক ভগবান গৌতম বুদ্ধ তিনি প্রত্যক্ষভাবে নাস্তিক ছিলেন এখানে বলে নেওয়া ভালো যে বেদ অমান্যকারীকেই নাস্তিক শব্দে আখ্যায়িত করা হয় ভগবান গৌতম বুদ্ধও প্রত্যক্ষভাবে বেদকে অসম্মান করেন তাই তো তাকে নাস্তিক বলে চৈতন্য চরিতামৃতে শ্রীচৈতন্য মহাপ্রভু আখ্যায়িত করেছেন যে কারণে শ্রী চৈতন্য চরিতামৃতে উল্লেখ আছে চৈতন্য মহাপ্রভুর উক্তি বলা হয়েছে বেদ না মানিয়া বুদ্ধ হইল নাস্তিক বেদাশ্রয় নাস্তিক্যবাদ বুদ্ধকে অধিক কিন্তু পরোক্ষভাবে গৌতম বুদ্ধ বেদকে স্বীকার তথা মান্যতা দান করেছেন আর তাই সর্বে ভবন্ত সুখিনাহা প্রভৃতি বেদ উপনিষদোক্ত বাক্যগুলো এখনও বৌদ্ধ ধর্মে ব্যবহৃত হয় যাই হোক আজ দেখব ভগবান গৌতম বুদ্ধ কি বলেছেন দেখুন তার আরও প্রমাণ নাম্বার এক প্রথমে আমরা দেখব বেদ সম্পর্কে বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের কিছু বক্তব্য ক তিনি সূত্য নিপাত একশো বিরানব্বই নম্বর উক্তিতে বলেছেন বিদ্যা চ বেদেহি সমেচ্চ ধম্মং ন উচ্চাবচ্চং গচ্ছতি ভুরি পয় যার সংস্কৃত অনুবাদ হচ্ছে বিদ্বাংশ চ বেদৈ সমেত্য ধর্ম ন চাবচং গচ্ছতি ভুরি প্রজ্ঞা অর্থাৎ যে বিদ্যান বেদের দ্বারা ধর্মজ্ঞান প্রাপ্ত হন তিনি কখনোই বিচলিত হন না নাম্বার খ ইয়ং ব্রাহ্মণং বেদিজ্ঞম অভিজ্ঞান কিঞ্চনং কাম ভবিয়সক্তং শ্রদ্ধাহীশ অঘমিমং অনাদি নিনচ পারং অখিল অকঙ্খ সূত্রনিপাত পনেরোশো নয় যার সংস্কৃত অনুবাদ করলে হয় ইয়ং ব্রাহ্মণং বেদজ্ঞম অভিজ্ঞাতবান অকিঞ্চনং কামভাবে অসক্তম শ্রদ্ধা হিস অঘম ইমম অতারিত তীর্ণশ্চ পারম অখিলাহ অকাঙ্ক্ষ অর্থাৎ বেদজ্ঞ ব্রাহ্মণকে জানবে তার কাছে যদি কোনো ধন সম্পদ না থাকে এবং সে যদি সাংসারিক কামনাতে আসক্ত না থাকে তবেই সে সত্যিকারের এই সংসার সাগরে পার করতে পারবে এখানে একজন সত্যিকারের বেদজ্ঞ ব্রাহ্মণের প্রশংসা করেছেন মূলত গৌতম বুদ্ধ নাম্বার গ এবার আমরা যদি সূত্র নিপাত পাঁচশো তিন দেখি সেখানে বলা হয়েছে ইয় বেদেজ্ঞ জ্ঞানারত অর্থাৎ একজন লোকের জ্ঞান স্থিরতা প্রভৃতি অর্জনের জন্য একজন বেদজ্ঞের সাহচর্য লাভ করা উচিত নাম্বার ঘ সূত্র নিপাত আটশো ছিচল্লিশ নং এ বলা আছে ন বেদেজ্ঞ সিথিয়া ন স মানমতি নাহি তন মায়স অর্থাৎ বেদজ্ঞের অহংকার মোহ দূর হয় তিনি কোনো লোকপ্রিয়তায় আসক্ত হন না এবং কোনো প্রকার বিভ্রান্তির শিকার হন না নাম্বার উ সূত্র নিপাত চারশো আটান্নতে বলা হয়েছে ইয়াদান্তজ বেদজ্ঞ ইয়ঞ্জলে যশবতী লভে তরস ইজেতি ব্রহ্ম অর্থাৎ একজন বেদজ্ঞের অনুগ্রহ পেলে সফলতা নিশ্চিত ব্রহ্মণ ধামিকা সূত্র এগারোর সাত এ বলা আছে বেদ স্বর্গীয় এবং প্রকৃত ব্রাহ্মণরা বেদ অনুসরণ করত তারা লোভ ও কামের ঊর্ধ্বে ছিল তারা বিশুদ্ধ জীবনযাপন করত বেদ পাঠও তা প্রচারে নিয়োজিত থাকত সকল প্রকার প্রাণী হত্যা থেকে বিরত থাকত কিন্তু পরবর্তীতে কিছু স্বার্থান্বেষী মানুষ প্রচার করে যে বেদ প্রাণী হত্যার অনুমোদন দেয় তো বেদের নাম ভেঙে প্রাণী হত্যাকারীদের হত্যাযজ্ঞ বন্ধ করার জন্যই ভগবান বুদ্ধদেব সেই সময় মূলত বেদে আসক্ত অথচ প্রাণী হত্যাকারী ব্যক্তিদেরকে বেদের সমালোচনা করে সরিয়ে নিয়ে আসার চেষ্টা করেছেন যা আমরা বিখ্যাত বৈষ্ণব কবি জয়দেব গোস্বামী বিরচিত দশাবতার স্তোত্রের নবম স্তোত্রতেও দেখতে পাই স্তোত্রটি হচ্ছে নিন্দসী যজ্ঞ বিদে রহ শ্রুতিজাতং সদয় হৃদয় দর্শিত পশুঘাতম কেশব ধৃত বুদ্ধ শরীর জয় জগদীশ হরে জয় জগদীশ হরে অর্থাৎ হে কেশব হে জগদীশ পশুবধ দর্শনে আপনার সকরুণ হৃদয় আর্দ্রীভূত হলে আপনি হিংসার দোষ প্রদর্শন পূর্বক পশু বধাত্ম যজ্ঞবিধান প্রবর্তক বেদের অপবাদ দিয়েছিলেন হে হরে হে বুদ্ধ শরীরধারী আপনি জয়যুক্ত হন এর থেকেই বোঝা যায় যে ভগবান বুদ্ধদেব কেন বেদ বিরোধী হয়েছিলেন আর কেনই বা প্রাণী হিংসা দেখে ওনার হৃদয় কেঁদেছিল যাই হোক এজন্যই মূলত গৌতম বুদ্ধ প্রত্যক্ষভাবে না হোক পরোক্ষভাবে বেদের প্রশংসা করে গেছেন এটা আমরা বুঝতে পারলাম উপরোক্ত আলোচনা হতে তো প্রিয় দর্শকবৃন্দ আজ এ পর্যন্তই আপনারা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ সাথে অসংখ্য ধন্যবাদও আবারও দেখা হবে আগামী পর্বের ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওং শান্তি ওং শান্তি ওং শান্তি নমস্কার ধন্যবাদ সবাইকে